ঘড়িতে এখন বাজে ছটা বাজতে দশ পাবেলদা প্রায় চলে এসছে সাড়ে ছটার মধ্যে কৃষ্ণনগর ঢুকে যাবে তো আমি এখন রেডি হয়ে বেরিয়ে যাব আর রাস্তায় তৃষিত আসছে আসছি টাটা টাটা যেটু আসছি চললাম আসছি টাটা গুড মর্নিং তো আজকে খুব এক্সাইটেড আজকে আমরা যাওয়ার জন্য বেরিয়েছি শিলিগুড়ি তো আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত শিলিগুড়ি রাইড হবে তারপর কালকের যাওয়াটা আলাদা জায়গায় আবার তো রাস্তায় আজকে যেহেতু চড়ক এখানে দেখো এখানে খেলা ঠেলা হয় হয়তো বাতকুল্লা মোড় থেকে একটু বাঁ দিকে উল্টো দিকে যাচ্ছি একটু ফুয়েল আপ করার জন্য গড়াই পেট্রোল পাম্প থেকে গড়াইয়ের পেট্রোল পাম্পের তেলটা বেশ ভালো তো যে কারণে ওইখান থেকেই করিয়ে নেবো এখান থেকে বেশি না এক কিলোমিটার মতো রাস্তা তো যে কারণে এদিক দিয়ে যাচ্ছি আর এদিকের হাইওয়েটা কি সুন্দর লাগছে কবে যে কমপ্লিট হবে তেল ভরিয়ে নিলাম চোদ্দোশো সামথিং টাকা তেল ভরলাম তো আমি এখন এটাকে ট্রিপটাকে জিরো করে দিই কৃষ্ণনগর থেকে ট্রিপ জিরো ট্রিপ টুটাও জিরো করে দেবো তো সামনে পাভেলদা দাঁড়িয়ে আছে পাভেলদার কাছে গিয়ে আমি দাঁড়াবো আর ত্রিশিত গেছে অক্সিজেন সিলিন্ডার আনতে অক্সিজেন সিলিন্ডারটা কালকে ডেলিভারি ও নিয়েছিল ওর কাছেই ছিল ওকে বারবার বলেছিলাম ভাই ভালো করে মনে করে সব গোছাবি এখন সকালবেলা পেট্রোল পাম্পে এসে বলছে ভাই আনতে ভুলে গেছি আমি বললাম যাও বাড়ি যাও নিয়ে আসো সাথে জার্নিটা শুরু করবো এখন ঘড়িতে বাজে সাতটা দশ আমাদের আজকে অনেকটাই লেট হয়ে গেল বেরোতে বাট কিছু করার নেই আমরা জাস্ট আজকে শিলিগুড়িই যাবো যেহেতু আরামসে রাত হলেও সমস্যা হবে না গেছি বেরোনোর জন্য তো চলে এসছে ঘড়িতে বাজে সাতটা তিরিশ অল সেট ওটা ওরকমভাবে লাগানোর কি হলো ঘড়িতে এখন বাজে আটটা পনেরো পলাশিতে রয়েছি পলাশির গেটটা এদিক দিয়ে চলে গেল পলাশির যে আমবাগানটায় যুদ্ধ হয়েছিল সেটাই লেফট সাইড দিয়ে গেলে এখনও আমবাগান হয়তো নেই তবে জায়গাটা ওইদিকে তো এখন ঘুরিতে পারছি আটটা চল্লিশ আমরা বহরমপুর ঢুকলাম বহরমপুরে এই নদীর ধারের এই রাস্তাটা ধরে ফেলেছি এখন সামনে সৌম্যদা দাঁড়িয়ে আছে ওর কাছ থেকে কয়েকটা জিনিস নেওয়ার বাকি ছিল গ্লাভস গ্লাভস এগুলো তো দাদা আসছে দাদা এসে দিয়ে দেবে আর সাথে একটু চায়ের আড্ডাও হয়ে যাবে তো আজকে কিছু করার নেই লেট হয়ে গেল কিছু তো করার নেই তো আস্তে আস্তেই এগোচ্ছি মোহাম্মদ আমাদের গাইড করে দিচ্ছে হাইওয়ে পর্যন্ত সুন্দর এইবার একটা ওলা দরকার জীবনে এরকম একটা স্কুটি এখানে একটু দাঁড়ালাম লাঞ্চটা এই লাঞ্চ বলছি এখানে একটু ব্রেকফাস্টটা সেরে ফেলবো এখানে পার্ক আছে সুন্দর এটা পাবেলদা এটা আমার ওই পাশেরটা তৃষিদের লাগেজও এইভাবেই পিছনে বেঁধে নিয়েছি সমস্যার কিছু নেই সুন্দর কিন্তু প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম রূপালি হোটেল ফার্স্ট চলে এসছে আলুর পরোটা আর একটা সবজি দিয়েছে দু প্লেট নিয়েছি তিনজনা শেয়ার করে কেনবো খাওয়া দাওয়ার বিল হলো দুশো তিরিশ টাকা তিনটে আলু পরোটা দুটো জল একটা কোল্ড ড্রিঙ্কস ব্যাস দুশো তিরিশ টাকা বিল হলো আমাদের ব্রেকফাস্টে এখন বাকি পথ আবার শুরু নেক্সট স্টপেজ আমরা পড়বো মালদাতে ভেবেছি লাঞ্চ করব এখন দেখা যাক মালদায় এখনও প্রায় একশো সামথিং দেখাচ্ছিলো আড়াই ঘন্টা লাগবে আমার লেফট সাইডে যেটা আছে সেটা একটা বার্ড স্যাঞ্চুয়ারি তো বার্ড স্যাঞ্চুয়ারিটার নাম আমার ঠিক এখন খেয়াল পড়ছে না তবে এই জায়গাটায় শীতকালে প্রচুর প্রচুর পাখি আসে প্রচুর সেই উত্তরবঙ্গে যাওয়ার পাবজি ব্রিজ পাবজির এই পাশে কেউ একটা ক্যাম্প করে বসে আছে ওই পাশে কেউ একটা ক্যাম্প করে বসে আমাদের দিনের থার্ড টোল প্লাজায় চলে এসেছি এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা এটা সেকেন্ড টোল প্লাজা বহরমপুর ফারাক্কার ও গরম খুবই গরম বাইরে টেম্পারেচার মোটামুটি চল্লিশ তো হবেই একটু বাদে ফোনে ছায়া একটু ছায়া দেখে দাঁড়ালাম ষাট তিরিশ এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এখনও ক্রস হয়নি তাহলে হ্যাঁ এখন ফারাক্কা ব্যারেজ চলে এসেছি ঘড়িতে বাজে বারোটা একদম চারিদিকে দেখো শুধু জল জলগুলো দেখে মনে হচ্ছে একটু লাফ মারি ও হো হো তো এখন ঘড়িতে বাজে বারোটা আটচল্লিশ আমরা এখন মালদা বাইপাস ক্রস করছি প্ল্যান আছে সামনে পারদেশি ধাবায় দাঁড়িয়ে কিছু হালকা পাতলা জল জাতীয় কিছু খাবার বিভৎস গরম মা কালীর দ্বীপ বিভৎস বিভৎস গরম ও দাঁড়িয়েছি গাজলে আখের রস একটু খাবো কারণ পারা যাচ্ছে না শরীরে একটু গ্লুকোজ ফ্লুকোজও দেওয়া দরকার তো গাজল থেকে বাঁদিকে ঢুকে এই জায়গাটা তো এখানে লাস্ট টাইম যখন গেছিলাম তখন এখানে দাঁড়িয়ে খেয়েছিলাম বলে চেনা আছে একবারে চলে এসেছি এখানে কোনো অসুবিধা হয়নি এক গ্লাস করে চলেছে আর এক গ্লাস করে চলবে অপেক্ষায় রয়েছে এরা দুটো কখন দেবে নিরীহ এই ছায়াটা দেখে এত লোভ হচ্ছে না মা কালী উফ দারুণ দারুণ প্রচণ্ড গরম আমরা একটু দাঁড়িয়েছি রায়গঞ্জ ঢোকার একটু আগে আগে যেহেতু ছায়া রয়েছে বেশ সুন্দর তো এখানে দাঁড়িয়ে সব চিল মারছি পরপর তিনটে গাড়ি দাঁড়িয়েছে আর একটু ছায়া আছে হাওয়াও দিচ্ছে বেশ সুন্দর ওয়েদার লাগছে প্রায় আশি পঁচাশি এর থেকে বেশি স্পিডে যাচ্ছি না কারণ এর থেকে বেশি যেতে মানে গেলেই পুরো শরীরের মধ্যে ভেপসে যাচ্ছে পুরো বিষয়টা ওই জন্য আশি পঁচাশিতে একটা সুন্দর মৃদু হাওয়া দিচ্ছে ভালো লাগছে আমরা ঢুকলাম রায়গঞ্জের মধ্যে যেহেতু বাইপাস এখনও চালু হয়নি কবে হবে কোনো ঠিক ঠিকও নেই তো এখনও এই সিঙ্গেল লেনটা ধরেই আমাদের যেতে হয় রায়গঞ্জের ভিতরে জ্যাম ফ্যাম কাটিয়ে তো এখনও পর্যন্ত তো সেরকম জ্যাম পাচ্ছি না দুপুর সাড়ে তিনটে তিনটে পনেরো কুড়ি এরকম বাজে এখন এখন জানি না সামনে মেন মার্কেটের ওপর পাবো কিনা না পেলে খুবই ভালো পরে রোদ দুর্দান্ত আর আয়নায় যখন দেখি পিছনে দুটো সাদা আলো আসছে একই তেজে আলাদাই ভিতরে মধ্যে হ্যাঁ প্রশান্ত দা এলে চারটে গাড়ি হতো এগুলো না কি আর করবে আমরা পুরো দুপুরটা যখন রোদটা খুব বেশি ছিল তখন আশি পঁচাশি আশি পঁচাশি করে গেছি এখন যখন রোদটা একটু কমেছে আর রাস্তাটাও দুর্দান্ত পেয়ে গেছি গাড়ি একশো দশ একশো কুড়ি এরকম স্পিডে টানছি ও দুর্দান্ত আসলে অ্যাকচুয়ালি দুপুরবেলা দেড়টা দুটো নাগাদ এতটা হিট ছিল রাস্তায় মারাত্মক মানে নব্বইয়ের ওপরে গাড়ি চললে ভেতরে এমন গরম হাওয়া ঢুকছিল খুব কষ্ট হচ্ছিল এখন একটু ঠান্ডা মানে একটু দু ডিগ্রি তিন ডিগ্রি হয়তো টেম্পারেচার কমেছে যে কারণে একটু স্পিডটা আমরা নিতে পারছি নব্বই এরকম এরকম রেঞ্জগঞ্জ এক ইসলামপুর তিরিশ শিলিগুড়ি একশো সতেরো তো আমাদের একশো সতেরো কুড়ি এরকম আছে সূর্যের রোদটা একটু কমেছে ওয়েদারটাও একটু আগের থেকে তুলনামূলক একটু ঠান্ডা আছে বাকি তো চলেই যাচ্ছে এই বাকি এদের মতো লোকজন তো রয়েছে এই রাস্তায় আর এদিকে কিষানগঞ্জের ফ্লাইওভারটাও এখনও রেডি হয়নি লেফট সাইডে কিষানগঞ্জ স্টেশন আর ফ্লাইওভারটাকে আমরা ওপরে ছেড়ে নিচ দিয়ে ভাঙার মধ্যে দিয়ে যাব কি লোক রে ভাই হুট করে পাশাপাশি পাশাপাশি কেন দাঁড় রে একটু এগিয়ে পেছিয়ে দাঁড় করা তাহলেই সবাই যেতে পারে এগিয়ে দেওয়ার কথা তাহলে এই যে আজকে চারশো কিলোমিটার কমপ্লিট করলাম আজকের দিনের চারশো এক কিলোমিটার কমপ্লিট হলো এখন রয়েছে ইসলামপুরের কিছুটা আগে কিষানগঞ্জ ক্রস করে সি মোটামুটি দশ পনেরো কিলোমিটার হয়ে গেছে বাদিকে সুন্দর রেল লাইন মাঝে মাঝে ট্রেনও যাচ্ছে আর পেছনের দিকে সানসেট হচ্ছে চলো একটু দাঁড়াবো এরপরে একটা সুন্দর একটা ভালো জায়গা থেকে দাঁড়াবো একটু বেশিক্ষণই দাঁড়াবো যাতে সানসেটটা ভালো লাগে ওয়েলকাম টু ইসলামপুর বাইপাস আর আমরা এখানে সিগন্যাল খেয়ে গেছি কংগ্রাচুলেশন ওই তবে যা ঠেলে দাও একটু আর আমরা এখন ইসলামপুর বাইপাসে বেশ সুন্দর স্থান দেখা যাচ্ছে আর সেটা এনজয় করার জন্য দাঁড়ালাম আর পাবেলদার ড্রোন রয়েছে তো ড্রোন শটটাও নিয়ে নেবে কারণ সারাদিন এই যা গরম গেছে তাতে সারাদিন যা গরম গেছে তাতে ড্রোন ওড়ানোর মতো এনার্জি ছিল না এখন একটু ওয়েদারটা ঠিক হওয়ায় একটু ড্রোন ওড়াবো চারিপাশে সুন্দর সবুজ গ্রিনারি রয়েছে আর রাস্তা সামনে পাবেল্লা পেছনে রয়েছে কৃষিত ওয়েদারটা হয়ে গেছে চুম্বেশ্বরী ঠিক আছে এক কথায় জাস্ট সুন্দর ওয়েদার লাগছে ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া লাগছে দুপুরের পুরো এনার্জিটা যেটা লস হয়েছিল সেটা আবার এখানে এসে গেন হয়ে গেল শিলিগুড়ি আর আটত্রিশ কিলোমিটার রয়েছে বাকি আর অন্ধকার হয়ে গেছে ঘড়িতে বাজে ছটা কুড়ি আমাদের ছটা কুড়ির সময় আমরা শিলিগুড়ির কাছাকাছি এসছি তো অন্ধকার হয়ে যায় সন্ধ্যেবেলা বা বিকেলবেলা ঢুকতে পারলেই মস্তি ছিল আরও ভালো লাগছে হচ্ছে ওই বাগডোগরার ওই রাস্তাটা দেখাচ্ছিল বলে ভাবলাম এটা হয়তো ভুল রাস্তায় ঢুকেছি তবে এটা ঠিক রাস্তাই ছিল ওয়েলকাম টু শিলিগুড়ি শিলিগুড়ি ঢুকে গেছি ঘড়িতে বাজে সাতটা দশ আছি শিলিগুড়ির বিবাদীবাগ চক এলাকায় চলো হোটেল আর বেশি দূর নেই হোটেল আর দেখাচ্ছে চার কিলোমিটার যাবো জাস্ট গিয়ে ফ্রেশ হব টোটো ফোটো সাইডই দিচ্ছে না সাইকেল হুশাস করে ঢুকছে ছি ছি ছি এরকম একটা সিটির অবস্থা এরকম হলে হয় নাকি এখন শিলিগুড়ি সেবক রোডে চলে এসেছি বেশি একটা দূর নেই আর দু কিলোমিটার রয়েছে হোটেলটা আর সন্ধেবেলা টাইমটা না এই টাইমটা আরও বেশি গ্যাঞ্জাম সব বেরোয় ঘুরতে পৌঁছালাম সবে না একটু আগে সাতটা পনেরো সাতটা এরকম টাইমে আমরা পৌঁছালাম তিনজন এখন হোটেলের রিসেপশনে বসে আছি লাগেজ উপরে গেল আর আমাদের রুম ওটা আমরা একটু বাদেই চলে যাবো আবার এখানে বসে আছি রিসেপশনে আমাদের এখানে ডিনার চলে এসছে চিকেন কারি দুটো দুটো ডাল ভাত দু প্লেট আছে এখানে এখানে রুটি আলু ভাজা স্যালাড তো আমাদের এটা হচ্ছে রাতের আজকে ডিনার স্নান করলাম স্নান করে এখন বসলাম দিশি স্নানে গেল আর পাবেল আর একটা রুম তো ফার্স্টে আমাদের চারজন আসার কথা ছিল তো একজন আসেনি যে কারণে হোটেলও বুকিংটা ক্যান্সেল করা যায়নি তো দুটো রুমে তিনজন শেয়ার শেয়ার করে রয়েছি কোনো চাপ নেই আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ারটা অবশ্যই করো চেষ্টা করছি ভালোভাবে তৈরি করার ভিডিওগুলো ভালো লাগে